নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস দু সালের লোকসভা নির্বাচন আর সেই দু সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই দেশের যারা বিরোধী দল আছে বিভিন্ন আঞ্চলিক দল তারা কিন্তু ঘুটি সাজানো শুরু করেছে সেই ঘুটি সাজানোর কাজ যিনি করছেন তার নাম হলো প্রশান্ত কিশোর এই প্রশান্ত কিশোর দু সালের বাংলায় নির্বাচনে বিপুল সাফল্যের পর এবং এই সাফল্য নিশ্চিতভাবে পরিশ্রমের সাফল্য নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং সাফল্য এই চ্যালেঞ্জ গ্রহণ করার পর যে সফলতা পেয়েছেন প্রশান্ত কিশোর এবং যে পালস তিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মেপেছেন না বিজেপি বিরোধী মনে হয় হাওয়া শুরু হয়েছে এবং বিজেপিকে রোখা যায় এই প্রমাণ এবং এই পালস তিনি বাংলার মাটি থেকে পেয়েছেন পাওয়ার পরেই কিন্তু তিনি চেষ্টা করছেন গোটা ভারতবর্ষের বিরোধী দলগুলোকে নিয়ে আগামী দু সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপির যে জয়ের রথ সেই জয়ের রথকে আটকে দেওয়ার চেষ্টা করছেন আজকে আমরা এই নিয়েই আজকের আলোচনা করব নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস আমি আপনাদের সঙ্গে সুজন তাহলে আপনারা যারা আজকের এই এপিসোড দেখছেন আপনারা কমেন্ট করবেন নিচে যে আদৌ কি দু সালে বিজেপিকে আটকে দেওয়া সম্ভব আমরা খবর প্লাস যা মনে করছি যে মনে হয় বিজেপিকে আটকানো দু সালে সম্ভব হবে না তার এক দুই তিন চার করে কয়েকটা কারণ তার প্রথমেই এই ভিডিও শুরুতে বলে রাখি যে আমরা যে এপিসোডগুলো করি সেই এপিসোডের নিচে অনেকে কমেন্ট করেন যে আপনারা একটি নির্দিষ্ট দলকে আপনারা তোল্লাই দেন একটি নির্দিষ্ট দলকে আপনারা সাপোর্ট করেন কিন্তু বিজেপিকে আপনারা সাপোর্ট করেন না কেন করেন না দেখুন আমাদের কাছে কোনো দল বলে আমাদের কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় সমর্থন করব সমর্থন করব না এটা কোনো বিষয় কিন্তু আমাদের কাছে নেই আমাদের কাছে গ্রহণযোগ্য হলো নীতি আমাদের কাছে বিজেপি বলে কোনো ফ্যাক্টর না যে দলটি সরকারে রয়েছে সেই দলটি যে নীতি বিগত চোদ্দো সাল থেকে এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রান্তিক মানুষের জন্য যে নীতি গ্রহণ করেছে সেই নীতিতে কিন্তু ভারতবর্ষের প্রান্তিক খেটে খাওয়া গরিব মানুষ তাদের কোনো উপকার হয়নি যদি খেটে খাওয়া প্রান্তিক মানুষের না আম্বানি আদানি রিলায়েন্স এদের উন্নতি হলে আমার সেই দলকে বাহবা দিতে হবে হাততালি দিতে হবে খবর প্লাস সে কাজ করবে না আমরা একদম খেটে খাওয়া প্রান্তিক মানুষের পক্ষে তাদের যারা ভালো করবে সেই ভালো যারা করবে সেই নীতি যারা গ্রহণ করবে আমরা অবভিয়াসলি তাদের পক্ষে এবং এই ভালো মন্দের তফাতের কারণেই আমাদের যে এপিসোডগুলো হয় সেটা বিজেপির বিরুদ্ধে হয় এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষে হয় দেখুন আমরা নির্বাচনের আগে থেকেই আমরা বিজেপির বিরোধিতা করে আসছি এবং অবশ্যই এই রাজ্যের ক্ষেত্রে আমরা তৃণমূলের সমর্থন করে আসছি কেন করছি যে অবশ্যই তৃণমূল মানুষের জন্য কিছু না কিছু ভালো কাজ করেছে যদি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাঁটত তাহলে এটা প্রমাণ হতো যে খবর ক্লাস যেগুলো বলে এসছে সেগুলো মিথ্যা কথা মানুষ আদৌ উপকারী উপকার পায়নি তৃণমূলের কাছ থেকে মানুষ আদৌ উপকৃত হয়নি তৃণমূলের কাছ থেকে যদি হারতো তাহলে এগুলো প্রমাণ হতো উপকার পেয়েছে বলেই তৃণমূল আবার তৃতীয়বারের জন্য সরকারে এসছে আমরাও সেই উপকারের কথা বিভিন্ন সময় আমরা এপিসোডে বলে এসেছি তাতে আমাদের কেউ গালাগালি দিয়েছেন কেউ বলেছেন এবছর বিজেপি চলে আসবে তৃণমূল থাকবে না সেটা তো রেজাল্ট বলে দিয়েছে আমরা না তৃণমূলের পক্ষে না বিজেপির পক্ষে না সিপিএম না কংগ্রেস কারো পক্ষেই আমরা না আমরা একটা নীতির পক্ষে যে নীতি খেটে খাওয়া মানুষের ভালো করবে সেই নীতি জারি হবে আমরা তার পক্ষে বিজেপি বিগত আপনার দু হাজার থেকে একুশ হলে সাত বছর গরিব মানুষের কিছু হয়নি তাই আমরা তার বিপক্ষে তাই আজকের যে এপিসোড আজকের মূল আলোচনায় ফিরে আসি সেই আলোচনা হলো যে দু সালে বিজেপিকে আটকানো যাবে কিনা প্রশান্ত কিশোর বিরোধী দলগুলোকে একটা অ্যাসিওরেন্স দিয়েছেন একটা নিশ্চয়তা দিয়েছেন যে তিনশো আসন তিনি এনে দেবেন কারণ তার যে ম্যাপ তা তিনি যে অঙ্ক করেছেন বিভিন্ন রাজ্য ধরে ধরে যে অঙ্ক করেছেন সেই অঙ্ক অনুযায়ী দাঁড়াচ্ছে যে প্রায় তিনশো বা তিনশোর বেশ কিছু বেশি আসন বিরোধী দলরা পেতে পারে কোন অঙ্ক করেছেন আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সদ্য ক্ষমতায় এসছে তাদের প্রভাব রয়েছে আগামী লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করবে ত্রিপুরাতে যারা বিজেপি বিরোধী আর তৃণমূল সেখানে শক্তিশালী হলে কথা নেই কংগ্রেস বা যেই শক্তিশালী হোক বা সিপিএম যেই শক্তিশালী হোক সেখান থেকে তারা বিজেপি সেখানে আসন পাবে না সেখানে অন্য বিরোধীরা আসন পাবে আর দক্ষিণ ভারতের দিকে যদি আপনি যান সেখানকার অবস্থা বিজেপির খারাপ বিভিন্ন জায়গায় বিজেপির অবস্থা খারাপ একদম রাজ্য ধরে ধরে সেই রাজ্যের যে অঙ্ক উনি করেছেন তাতে ওনার মনে হচ্ছে তিনশো বা তিনশোর বেশি কিছু আসন এনে দেওয়া যেতে পারে বিরোধীদের এবার আমাদের বক্তব্য যে এই যে বিরোধীদের যে এবং তিনি বলেছেন যে তৃতীয় বিকল্প চতুর্থ বিকল্প এই ধরনের কিছু না বিজেপির সরাসরি অল্টারনেটিভ বিজেপির একদম বিকল্প যেটা এর মধ্যে তৃতীয় জোট চতুর্থ জোট প্রকল্প এই ধরনের কোনো কথা আসবে না সরাসরি বিজেপির বিকল্প সেই তিনি বিরোধী মঞ্চ তিনি তৈরি করতে চাইছেন কিন্তু এর মধ্যেও কিন্তু প্রশ্ন আছে যে কংগ্রেসকে বাদ দিয়ে হাত চিহ্নকে বাদ দিয়ে বিরোধী যে জোট সেই বিরোধী জোটগুলোকে এক জায়গায় করে নির্বাচনে আসলে ভারতবর্ষের যে রাজনৈতিক সচেতন মানুষ তারা কি এই যে জোট বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আঞ্চলিক দলের সেই জোটকে তারা বিশ্বাসযোগ্য বলে মনে করবে কারণ ভারতবর্ষের যারা ভোটার সেই ভোটাররা কিন্তু অবশ্যই তারা রাজনৈতিকভাবে সচেতন আর এই রাজনৈতিক সচেতন ভোটাররা এই যে বিরোধী যে জোট সেই জোটকে কোনোরকমভাবে তারা মনে করবে কি না যে এটা টেকসই এটা দীর্ঘস্থায়ী এটা দীর্ঘমেয়াদী এবং এরা পাঁচটা বছর সরকারের পূরণ করতে পারে কারণ আমরা জানি যে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো রয়েছে তারা নীতির ভিত্তিতেও কিন্তু তারা আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতিতে বিশ্বাস করেন মায়াবতী একদম হুবহু সেই নীতিতে বিশ্বাস করেন বলে মনে করি না অখিলেশ যাদব সেই একইভাবে বিশ্বাস করেন বলে মনে করি না মায়াবতী অখিলেশ তাদের মধ্যে সমস্যা রয়েছে চন্দ্রশেখর রয়েছে আপনার ওদিককে স্ট্যালিন রয়েছে এবং মধ্যমণি হিসাবে পাওয়ারকে তুলে আনা হচ্ছে দু সালের নির্বাচনের সময় উদ্ধব ঠাকরেরা কি করবেন তারা বিরোধীদের সঙ্গে থাকবেন কিনা সেটা একটু হলেও প্রশ্নচিহ্নের মুখে রয়েছে সুতরাং এই যে নানান রকমভাবে সুতরাং এর একটা কিন্তু আমাদের কাছে যেটা এর একদম পরিষ্কার একটা ধারণা রয়েছে বা আমাদের কাছে যেটা পরিষ্কার চিত্র সেটা হলো কংগ্রেসকে বাদ দিয়ে যদি আপনি বিরোধী শক্তি করতে চান এটা আমাদের ধারণা বলছি বা এই ভিডিও যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এই ভিডিও যদি আপনারা আরও অনেকের মাঝে ছড়িয়ে দেন তাহলে আমরা সুবিধা হবে আপনাদের কাছ থেকে কমেন্ট পেতে বা আপনারা কমেন্ট করবেন যে আমাদের ধারণার সঙ্গে আপনাদের ধারণা মেলে কিনা যে কংগ্রেসকে বাদ দিয়ে আদৌ এটা সম্ভব কিনা কারণ কংগ্রেস হলো গোটা ভারতবর্ষের বিরোধী একটা মূল মেরুদণ্ড সেই মেরুদণ্ডে এখন আপনার গায়ে স্বাস্থ্য ভালো না হলেও সেটা কিন্তু মেরুদণ্ড আপনার হাত পা চোখ মুখ যতই সবল হোক আপনার মেরুদণ্ডটা যদি দুর্বল হয়ে পড়ে সেটা যদি অশক্ত হয়ে পড়ে আপনি কিন্তু যে উঠে দাঁড়ানোর যে শক্তি সোজা হওয়ার যে শক্তি সেই শক্তি কিন্তু আপনি পাবেন না যদি আপনার মেরুদণ্ড দুর্বল হয় আপনাকে তখন কিন্তু বসে থাকতে হবে না হলে শুয়ে থাকতে হবে আমরা কেন কংগ্রেসকে মেরুদণ্ড বলছি কারণ গোটা ভারতবর্ষের নিরিখে একদম আপনি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোনো না কোনো কোনায় মানে কোনো না কোনো না মানে প্রত্যেকটি কোনায় কংগ্রেস কিন্তু রয়েছে তাদেরকে ঘিরে যদি একটা মূল শক্তি আবর্তিত হয় যদি এই যে ইউপিএ যেটাকে আমরা বলছি সেই ইউপিএর যদি মূল শক্তিটা তাদেরকে ঘিরে আবর্তিত হয় সেক্ষেত্রে কিন্তু বিরোধী যে বিকল্প সেই বিকল্প কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে প্রশান্ত কিশোর পিকে বাবু তিনি অবশ্যই অনেক বেশি বোঝেন আমাদের থেকে রাজনৈতিকভাবে তিনি অনেক বেশি বিচক্ষণ তাও আমাদের যেটা বক্তব্য সেটা হলো যে মেরুদণ্ড মেরুদণ্ড যেটা মাঝখানে ধরুন আপনি যদি একটা পিলার তৈরি করেন ঢালাই পিলার ঢালাই পিলারে কিন্তু আপনার লোহার রডটা লাগবে আপনি যতই আপনি দামি সিমেন্ট ব্যবহার করুন যতই ভালো আপনি বালি ব্যবহার করুন যতই ভালো আপনি পাথর ব্যবহার করুন সেটার মধ্যে যদি একটা রড না থাকে সেই রডটা না থাকলে কিন্তু সেই ঢালাই যে পিলার সেই পিলারের কিন্তু স্থায়িত্ব নেই সেটা কিন্তু টেকসই নয় তাই এই যে বিরোধী যে শক্তিগুলো সেই শক্তিগুলোর মাঝখানে একটা টেকসই একটা একদম সর্বজন গ্রাহ্য একটা টেকসই সমস্ত কোনায় থাকা একটা দল সেই দলকে রড হিসাবে ব্যবহার করতে হবে না ব্যবহার করলে যে সুযোগ নরেন্দ্র মোদীরা বারবার করে পেয়ে যাচ্ছেন দু সালেও কিন্তু বিজেপির বিরুদ্ধে হাওয়া ছিল কিন্তু কেন সেটা কাজে লাগানো যায়নি কাজে লাগানো যায়নি কারণ আঞ্চলিক দলগুলোকে এক জায়গায় হওয়া মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়নি এবং এটা খানিকটা দুঃখের বিষয় যে কংগ্রেস যেভাবে আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো হয়ে গেল গোটা দেশে সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে দিয়ে নরেন্দ্র মোদীর ভীষণভাবে যে কেন আঞ্চলিক দলগুলো কংগ্রেসকে মেনে নেবার একটা কারণ রয়েছে রাহুল গান্ধীকে দিয়ে কিন্তু আপনি সেই মুখ আপনি তৈরি করতে পারছেন না যতটা মমতা ব্যানার্জি তেড়ে ফুড়ে মাঠে নামছেন যতটা আপনার লালু প্রসাদ যাদবের ছেলে তিনি যতটা তেজস্বী যাদব যতটা তেড়ে ফুড়ে মাঠে নামছেন অরবিন্দ কেজরিওয়াল যতটা বিরোধিতা করে নজর কাটছেন আপনার স্ট্যালিন যতটা বিরোধিতা করছেন বা আপনার অখিলেশ যাদবরা যতটা বিরোধিতা করছেন সেই বিরোধিতা কিন্তু কংগ্রেস করে উঠতে পারছে না তাই কংগ্রেসকে বাদ দিয়ে এই জোট আপনারা কমেন্ট করে জানান আগামী দু সালে লড়াই দিতে পারবে কিনা আমাদের বক্তব্য বিজেপি ভারতবর্ষ থেকে চলে যাক চলে গেলেই ভারতবর্ষের মানুষের ভালো হবে খেটে খাওয়া প্রান্তিক মানুষের ভালো হবে তাই আমরা চাই বিজেপি চলে যাক কিন্তু বিজেপি চলে যেতে গেলে যে প্রসেস দরকার প্রসেস শুরু হয়েছে তো মাঝখানে শুধুমাত্র একটি ভালো শক্তভক্ত সর্বজন রাজ্য একটি দল সেটি অবশ্যই কংগ্রেস মনে হয় এবং সেটিকে কেন্দ্র করে ইউপিএ তৈরি হোক তার চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় হলে লড়াই করতে সুবিধা হবে আমাদের এটা ধারণা আপনারা কমেন্ট করে জানান যে এই দল দিয়ে দু হাজার চব্বিশে বিজেপিকে সরানো সম্ভব হবে কিনা বা আদৌ কংগ্রেসকে নিয়ে এরা সেই বিরোধী শক্তি তৈরি করবে কিনা আমাদের কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট আমাদের সমৃদ্ধ করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার